পাশ চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক আমি বুঝবো দুজনে খুব ভরসা দিলে এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা চলো মানে ধরছি কেউ যাচ্ছে চলে ও এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি ভরসা দিলে ইয়ে, এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে চলো ছোট খাটো করি ভুল আছে ছোট্ট এক ভালে সুখ গাছি গাছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে শেষ হয় তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খামখেয়ালি আঁকছি সারা গায় যে কোন থামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আরে যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায় আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর ঘুম খেয়ালি আছি সারা গায় গেছে চিন্তা ভাবনা গুম মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প হবি আয় তোকে খুব লেগেছে দারুণ উড়ে গেছে চিন্তা ভাবনা গুম মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প হবি আয় তোকে খুব লেগেছে দারুণ এভাবে চলবে একদিন আমাকে বন্ধু করে নেই মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন খেলা রে তুই বৃষ্টি হয় প্রেম না নিয়ে বোঝা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন এভাবে চলবে আর কদিন আমাকে বন্ধু করে নে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ভরিয়ে দে আগুন মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা মনে মনে আজ কেন জেগেছে ব্যথা तक न भूलता जाने ना के जनो डेगे गाने बोले जे बारे यार इट्स प्यार हुआ है पहली पहली बार हम्म, सोनी इट्स प्यार हुआ है पहली पहली बार It's কেন লাগে রে লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো পাগলে মন সে বোঝে না ঠিক না ভুলতা জানে না কে যেন ডেকে গানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली पहली बार पे प्यार हुआ है पहली पहली बार প্রথম সেই বুকেতে প্রথম ব্যথা আঁকা বাঁকা পথে কত যে চাওয়া পাওয়া মোছা মোছা কত স্মৃতি আছে যে লেখা রূপা जनरे के गाने बोले जे बारे बार तुम्हें प्यार हुआ है पहली पहली बार ओ, ओ प्यार हुआ है पहली पहली बार অনেক বড় ইচ্ছে হলে যাব রে বাতাসে মাখ রোদ ইচ্ছে হলে যাব পুরে আকাশ গাইবে গান নীলে নীলে সুরে সুরে চলো যাই বহু দূরে যাব পুড়ে